ডেঙ্গু প্রতিরোধে যা করণীয় বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখুন এবং হালকা রঙের কাপড় পরিধান করুন দিনের বেলাতেও বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে মশারি ব্যবহার করুন সচেতন থাকুন জীবন বাঁচান